হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে অনেক কষ্টের পর আপনারা আপনাদের ওয়ান হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলছেন আর সেই ধারাবাহিকতায় আমিও আমার একটি চ্যানেলে আকুল ভাই অফিসিয়াল এই চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা যে রিকোয়ার থাকে ইউটিউবে মনিটাইজেশন অন হওয়ার জন্য সেটি আমিও পূরণ করে ফেলেছি সঙ্গে সঙ্গে আপনারাও করছেন যার কারণে আপনারা আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন তো এখন কথা হচ্ছে অ্যাপ্লাই নাও মানে মনিটাইজেশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আমি সেটি দেখাবো আমি পিসি দিয়ে দেখানোর কারণ হচ্ছে মোবাইল দিয়েও আপনারা চাইলে পিসির মতো করে করতে পারেন পিসিতে দেখালে কি হয় আমার স্ক্রিনটা একটু বড়ভাবে দেখতে পাবেন আপনারা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়গুলো তাই আমি পিসি দিয়ে দেখাচ্ছি এখন কথা হচ্ছে আমরা এখন যেহেতু পূরণ করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লাই নামের উপর ক্লিক করা ওকে অ্যাপ্লাই নেওয়ার উপর আমরা ক্লিক করে দিলাম তো দেখো এখানে স্টেপ ওয়ানে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস ওদের দিয়ে ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আছে এখানে তো আমরা এটা দেখেন যে read and agree to YouTube partner program terms this is the agreement that makes it possible for your earn money তো এটা হচ্ছে আমাদেরকে পড়ে দেখতে হবে আর এই জিনিসটা পড়ে দেখলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন যে এখানে কী বলা রয়েছে তো এখানে সব কিছু বলা রয়েছে মনিটাইজেশন রিলেটেড যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো তো আপনারা পড়ে নেবেন এটা বুঝলে আপনার চ্যানেলটা পরবর্তীতে মনিটাইজেশন অন হওয়ার পর সেফ রাখতে পারবেন মানে কোনো যে ইস্যুগুলো হয় মনিটাইজেশন অন হওয়ার পর সেগুলো আর হবে না যদি এই জিনিসটা ভালো করে পড়েন তো আমি বলবো আপনারা এই জিনিসটা একটু পড়ে নেবেন তো আমি আগেও আমার চ্যানেল মনিটাইজেশন করা আছে তাই আমি এগুলো পড়ে নিয়েছি তো এখন আমরা অ্যাকসেপ্টের উপর রাইট চিহ্ন করে দিব অ্যাকসেপ্ট তারপর হচ্ছে অ্যাকসেপ্ট টার্মের উপর ক্লিক করে দিব তো বন্ধুরা এখন আমাদের এটা ডান লেখে আসবে স্টেপ ওয়ান ডানের পর আমাদের স্টেপ টুতে চলে যেতে হবে তো স্টেপ টুতে আমাদেরকে sign up for Google AdSense করতে হবে তো দেখুন এটা অলরেডি ডান লিখে চলে আসছে তো আমাদেরকে sign up for Google AdSense করা লাগবে আমার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে তো create a new AdSense account or connect registering account তো আমরা এটাতে ক্লিক করে দিব অ্যান্ড স্টার্ট তারপরে দেখুন যে do you have an existing AdSense account এখানে তিনটা অপশন রয়েছে yes I have an existing account আর no I don't have an existing account and I don't know তো অবভিয়াসলি আপনারা এই দুইটার উপর ভিতরে যে কোনো একটা দেবেন তো ইয়ে আপনার যদি থেকে থাকে আগে তাহলে ইয়েস দেবেন আর যদি না থেকে থাকে তাহলে নো দেবেন তো আমি এখানে I don't know I know I don't have an existing অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলাম এরপর কন্টিনিউয়ে ক্লিক করে দিব তো দেখুন আপনাদের কন্টিনিউ ক্লিক করার পর আপনারা এখান থেকে যে জিমেলটা দিয়ে ইয়ে করবেন সেই ইউজ অ্যান্ড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা লগ করে নেবেন তো আমার এখানে লগ করা আছে তাই আমি ওই জিমেলটার উপরে একটা ক্লিক করে দিব অ্যান্ড এরপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনার ইউটিউবের ইউআরএলটা নিয়ে নেবে অটোমেটিক নিয়ে নেওয়ার পর আমরা এখানে দেখুন যে ইয়াস আছে ইয়াসের উপর ক্লিক করে দিব অ্যান্ড এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো অবশ্যই আমরা বাংলাদেশ দিব কারণ আমরা বাংলাদেশ থেকে করতেছি আর এটা হচ্ছে আপনাদেরকে পিন ভেরিফিকেশনের জন্য পাঠাবে তাই বাংলাদেশ দেবেন বাংলাদেশি হলে আপনি যে কান্ট্রির হবেন সেই কান্ট্রি দেবেন ইন্ডিয়ার হলে ইন্ডিয়া দিয়ে দেবেন তো আমরা বাংলাদেশ দিলাম এবং এখানেও যে এদের টার্মস অ্যান্ড এক্স কন্ডিশন যেগুলো আছে এগুলো পড়ে নেবেন সময় থাকলে এরপর ইয়াসের উপর ক্লিক করে দেবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর আপনাদের এখানে কাস্টমার ইনফরমেশন আছে তো সেটা আপনাদেরকে কিন্তু অবশ্যই ইয়া থেকে পূরণ করতে হবে আমি এটা ভালো করে বোঝাই দিচ্ছি এখানে অনেকেই ভুল করেন কিভাবে কি করবেন এটা বুঝতে পারেন না তো এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল থাকবে আর নেম নেম অ্যান্ড অ্যাড্রেস যেটা আছে নেম হচ্ছে আপনার একটা আপনার কিন্তু এনআইডি কার্ড থেকে এটা পূরণ করতে হবে তো আমার একটি এনআইডি কার্ডের তথ্য আমি এখানে সেভ করে রাখছি টেক্সট ফাইলে তো সেই টেক্সট ফাইলের ইয়েটা নিচ্ছি আমি তো নাম যেরকম আছে সেম নাম দিতে হবে আর এই নামে আপনার কিন্তু এনআইডি কার্ডটা থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও এই নামেই খুলতে হবে তো নামটা সেম দেবেন এরপর অ্যাড্রেস অ্যাড্রেসে প্রথমে আপনাদের গ্রামের নাম দিবেন কমা দিবেন এরপর একটা স্পেস দিবেন তারপরে আপনাদের পোস্ট অফিসের নাম দিয়ে কমা দিয়ে তারপর একটা স্পেস দিবেন স্পেস লাইন ওয়ান যদি এটে যায় তাহলে দ্বিতীয় নাম্বার দেওয়ার দরকার নেই তো দেখুন গ্রামের নাম দেওয়ার পর একটা কমা দেওয়ার পর আমি একটা স্পেস দিছি তারপর হচ্ছে আপনাদের পোস্ট অফিস দেবেন পোস্ট অফিস দিলাম পোস্ট অফিস দেওয়ার পর আবার একটা কমা দেওয়ার পর একটা স্পেস দেবেন এরপর দেখুন আপনার থানা এটাও দেবেন দেওয়ার পর আপনার জেলা তো আমি জেলাও দিয়ে দিলাম তো আপনার যদি এক লাইনেই সব এঁটে যায় তাহলে আর পরের লাইনে অ্যাড্রেস লাইন টুতে কিছুই দেওয়া লাগবে না তো সিটির জায়গায় আমি দিয়ে দিলাম আমার city and okay postal code অবশ্যই পোস্টাল কোড আপনার পোস্ট অফিসের নামের পাশে থাকবে তো আমার ক্ষেত্রে ওকে পোস্টাল কোড দিয়ে দিলাম এরপর ফোন নাম্বার দেখুন অপশনাল তো আমি এখানে একটি আমার ফোন নাম্বার দিয়ে দিব তো বন্ধুরা আমাদের সব কিছু দেওয়া হলে আমরা এখন জাস্ট আমরা সাবমিট অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করে দিব তো দেখুন এখানে ইন্ডিভিজুয়াল থাকবে আপনার যে এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেটি দেবেন তারপর অ্যাড্রেস লাইন হচ্ছে প্রথমে ঠিকানা গ্রাম তারপর হচ্ছে আপনাদের ডাকঘর এরপর হচ্ছে থানা ডিস্ট্রিক্ট তো এরকম সব দেওয়ার পর পোস্টাল কোড দিতে হবে এরপর একটা নাম্বার দিতে হবে অপশনাল তো এটি দেওয়ার পর আমরা এখন সাবমিটের উপর ক্লিক করে দিব যদি সব আপনি ঠিক করে দিয়ে থাকে তাহলে আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখুন রিডাইট রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব তো এখানে আমরা যদি রিডাইরেক্ট ক্লিক করি তাহলে রিডাইরেক্ট করবে আর আমরা যদি কিছুক্ষণ ওয়েট করি সেক্ষেত্রে আমাদেরকে রিডাইরেক্ট করে আমরা যেখানে ছিলাম ঠিক সেম জায়গায় নিয়ে যাবে তো এরপর এখানে হচ্ছে একটু রিলোড নেবে নেওয়ার পর আমাদের এটাও দেখা যাক কি হয় তো আমরা একটা এখন create a new AdSense account করলাম আর কানেক্ট ইজিস্টিং অ্যাকাউন্ট যেটি রয়েছে এটির কনফার্ম করলাম তো দেখুন এটা ইন প্রোগ্রেসে চলে গেছে আর এটা হওয়ার পর এটা যখন ডান হবে এটা ডান হওয়ার পর এটা ইন প্রোগ্রেসে চলে যাবে তো এটাই ইন প্রোগ্রেসে চলে যাওয়ার পর দেখুন যে ইউটিউব উইল আপনার চ্যানেলটা অটোমেটিক কিন্তু এক মাসের মধ্যে এরা বলতেছে যে উইল ইমেইল ইউ এর ডিরেকশন তো ইউজুয়ালি উইথিন এ মান্থ এক মাসের মতো সময় লাগবে ওরা বলে যে এক মাস কিন্তু আমি প্রায় দুই তিনটা চ্যানেলে দেখছি এক মাস লাগে না এক দুই দিনের মধ্যেই দিয়ে দেয় অ্যাডসেন্স তো এই স্টেপ টুতে আমাদেরকে আট ঘন্টার মতো টাইম নিতে পারে তো আমরা ওয়েট করব আট ঘন্টার মতো এরপর গিয়ে আমরা দেখব যে কি হচ্ছে এবং আমরা এটা কনফার্ম হওয়ার পরই ভিডিও ট্রেন করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের স্টেপ টু কিন্তু ডান হয়ে গেছে তো আজকে দশই এপ্রিল তো বুঝতেই পারছেন আমার এখানে বেশ বেগ পেতে হয়ে গেছে স্টেপ টুটা ডান করতে কারণ আপনারা জানেন এখানে অ্যারোর আসছিল এখানে ফিক্স ফিক্স অ্যাসেস আসছিল আর অ্যাসোসিয়েট আসছিল অপশন দুইটা আসছিল তো আমরা ফিক্সড করে এটাকে ঠিক করে নিয়েছি দেখুন ডান চলে এসেছে এখন তার মানে বুঝতে পারছেন আমাদের স্টেপ টু শেষ এবার স্টেপ থ্রিতে ইনফোগ্রেসে চলে গেছে এরপর আরো একদিনের মতো টাইম নেবে কারণ ইনফোগ্রেসে একদিন চব্বিশ ঘন্টার মতো টাইম নেয় আসলে তো দেখা যাক এখন ইনফোগ্রেসটা কখন মানে মনিটাইজেশন হয়ে যায় আর কি তো বন্ধুরা ফাইনালি আমরা আজকে পেয়ে গেছি আমাদের মনিটাইজেশন আর দেখতেই পাচ্ছ বারোটা এক বারো এপ্রিল হয়ে গেছে কারণ তোমরা জানো এখানে স্টেপ টুতে আমার সমস্যা হয়ে গেছিল যার কারণে টাইম একটু বেশি নিছে তো ফাইনালি আমরা কংগ্রেচুলেশন জানাই দিছি আমাদেরকে তো গেট স্টার্টে ক্লিক করে দিব অ্যান্ড এটা তো অবশ্যই করতে হবে টার্ন অন অ্যাডস অ্যান্ড এগুলো যেরকম আছে সেরকমই থাকবে অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিব okay all of my editing videos monetize all yes আমাদের কিন্তু মনিটাইজেশন হয়ে যাচ্ছে অল অফ থিংস আহ অবশ্যই মনিটাইজেশন হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা এখানে গেলে আমরা দেখতেই পাবো যে মনিটাইজেশন সবগুলো তো অন হয়ে যাবে আস্তে আস্তে করে অ্যান্ড এ ছিল তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আর কি করছি তো ফাইনালি আমরা মনিটাইজেশন অন করতে পারছি আমাদের চ্যানেলে এখানে দেখো তো important notice welcome to YouTube partner program congress congratulation you have been accepted to our the YouTube partner program you can now monetize your channel and contact support তো এই ছিল মনিটাইজেশন অন করার নিয়ম এবং নতুন একটা অ্যাডসেন্স খুলে